السلام عليكم ورحمة الله وبركاته আমি আপনাদের সামনে একটা অডিও দেখব ইউটিউবের মাধ্যমে শুধু বাংলাদেশ না যারা ইউটিউবে ব্যবহার করেন তারা যদি পানির কোনো অটোমেটিক এই অডিও রেকর্ডটা শুনতে পানির অটোমেটিক এর ব্যাপারে আসলে জিনিসটা কি এই জিনিসটা সম্পর্কে আমি আপনাদেরকে পুরা উপলব্ধি করাবার জন্য বা আপনারা কোনো কিছু অনুধাবন করতে পারেন তার একটা ভিডিও আমি অডিও আমি আপনারা সবাই জানেন যে পানির মোটর দিয়ে আপনারা যাদের বিল্ডিং আছে অত বিল্ডিং উপরে ট্যাঙ্কের তাদের উপরে অবশ্যই মোটরের সুইচ অন করে উপরে ট্যাঙ্কিতে পানি পেতে হয় আবার ভরে গেলে অফ করে কিন্তু মজার ব্যাপার হলো কখন আপনার ট্যাঙ্কি ভরবে এটা আপনিও জানেন না আমিও জানি কিন্তু হ্যাঁ এখন টেকনোলজির যুগে এসে আমরা এখন বুঝতে পারি যে এখন ট্যাঙ্কের পানি কি অবস্থায় আছে ট্যাঙ্কিতে পানি আছে কি নাই তো টেকনোলজি কিভাবে ইউজ করবেন আপনি আপনার মোটরের সাথে একটা মেশিন লাগাই দিয়ে উপরে ট্যাঙ্কের ভিতরে একটা মেশিন দিয়ে পুরো মেশিনটাকে আপনি কন্ট্রোল করতে পারেন এর দ্বারা আপনি কি কি পাবেন কি কি সুবিধা পাবেন এক নম্বর সুবিধা হবে আপনি এক বছরের বিক্রেতার সুবিধা হবে পানির অপচয় বিদ্যুতের অপচয় সময়ের অপচয় রোধ হবে পানি কি শুধু অপচয় পানি একটা জাতীয় সম্পদ এই সম্পদকে যদি আপনি অপব্যবহার করেন তা আর একজনের ক্ষতি হবে আর একজনের ক্ষতি হবে হবে বিদ্যুৎ বিদ্যুৎ একটা জাতীয় সম্পদ এই বিদ্যুৎটাকে যদি আপনি অপব্যবহার করেন আপনার অপব্যবহারের আরেকটা গরিব মানুষ বা আরেকটা লোকালে একটা মানুষ তিনি বিদ্যুৎ বঞ্চিত কারণ যেখানে আপনার দরকার দশ কিলোয়াট সেখানে আপনি ইউজ করেন পনেরো কিলোয়াট তার মানে পাঁচ কিলোয়াট আপনি খাওয়া অপচয় করেন অথচ আপনি বিদ্যুৎ কিনেন এক্ষেত্রে আপনার টাকার অপচয় যাই হোক সময়ের অপচয় সময়ের অপচয় এখানে আপনার দশ মিনিট চলতো সেখানে তখন বিশ মিনিট চলে সময়টা কম আবার শুধু তাই না তিন নম্বর হলো কিছুক্ষণ পর পর পানির পাম্প চালানো ঝামেলা থেকে মুক্ত আপনার ট্যাঙ্ক যদি ছোট হয় তো কিছুক্ষণ পর পর আপনার ট্যাঙ্কিটাকে চালাবে মোটর শেষ কারণ পানি শেষ হয়ে গেলে তো আপনার চালাই থাকবে সেজন্য ওই বারবার পানির পাম্প চালানো ঝামেলা থেকে আপনাকে নিষ্ক্রিয় হয়ে যাবে অটোমেটিক লাগায় আর আপনার মোটরের সুইচে হাত দিয়ে কখনো অন অফ করতে হবে না নিজেই সে অন হবে এবং নিজেই সে অফ খালি হয়ে গেলে অন হয়ে যাবে ভরে গেলে আবার সে বন্ধ হয়ে জরুরি মুহূর্তে লাইনে পানি না থাকার বিব্রতকার প্রশ্নের রক্ষা কথার অর্থ হলো আপনার আপনি যদি টয়লেটে যান টয়লেটে যাওয়ার মুহূর্তে আপনি ট্যাপটা ছেড়ে দেখেন না যে আপনার ট্যাঙ্কিতে পানি আছে কিনা অথচ যখন আপনি কাজ জরুরত ছেড়ে প্রাকৃতিক জরুরত ছেড়ে আপনি ট্যাপটাকে ছাড়লেন দেখলেন লাইনে পানি এখনো আপনি করবেন তাড়াতাড়ি করে দরজা নক করবেন বলবেন যে তাড়াতাড়ি মোটর ছাড়ো তো এরকম বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করবেন আউটলাইন দিয়ে পানি করবেন অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় যে আপনি যখন মোটরের সুইচটাকে ছেড়ে দিলেন অথবা আপনি ঘুমাতে গেছেন অথবা আপনি কোথাও চলে গেছেন অথবা আপনার স্মরণ নেই হঠাৎ করে দেখলেন যে আপনার ট্যাঙ্কি ভরে আউটলাইন দিয়ে পানি পড়তে পড়তে ছাদ ভেসে গেছে এই আউটলাইনতে পানি পড়ার কারণে কয়েকটা ক্ষতি হয় একটা হলো পানির অপচয় হলো বিদ্যুতের অপচয় হলো তিন নম্বর আপনাদের ছাদে পানি জমে থাকলে ছাদটাও ড্যাম পাম্প চালানোর জন্য একজন কর্মচারীর বেতন বেঁধে দেওয়া আপনি যদি পাম্প চালান অবশ্যই আমরা আপনার একজন লোক লোকের প্রয়োজন কারণ আপনি মালিক বারবার একটা মোটর সিরিজের জন্য আপনি পাম্প চালানোর জন্য কোথাও যাইতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই একটা লোক লোক আর আপনাকে রাখা লাগবে না একটা সুইচ লাগা নিলেই আপনার পাম্প মোটরের অটোমেটিক পাম্প স্টার্টার সংযোগ করবেন কেন কি জন্য আপনি সংযোগ করবেন দরকার কি কি প্রয়োজন সে প্রয়োজনটা আপনাকে এখানে তুলে আপনার পাম্প পাম্প ব্যবহৃত আপনার পাম্পে ব্যবহৃত দুই এক গ্রাম মোটর প্রতিদিন গড়ে তো পাঁচ ছয় মিনিট থাকলে তিন মিনিট যার মূল্য তিরিশ উল্লেখিত হারে প্রতি বছর শুধু বিদ্যুৎ খাতে আপনার অতিরিক্ত খরচ দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তাহলে একবার আপনি চিন্তা করেন শুধু এক বছরে আপনাকে দশ হাজার টাকা দিতে শুধু মেশিনের মূল্যই আছে আপনার এক বছরের গ্যারান্টি আছে এবার মেশিনের মূল্যই হলো আপনার ছোট তালা হয় চার পাঁচ ছয় সাত হাজার টাকার মতো শুধু তাই না ওয়াটার প্রুফ সিল যার জন্য সবসময় কোনো সময় ওয়াটার প্রুফ সিল মানে কেবলটা এমনভাবে ইউজ করা যায় সেটা ওয়াটার প্রুফ এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমি আসলে পাবো বই কে লাগাই যেভাবে তো আপনার একটা চিন্তা করা লাগবে না আমাদের বিস্তারিত জানতে আপনি এই নাম্বারে যোগাযোগ করলে হবে বাকি যখন আপনি দেখে আপনাকে পছন্দ হয়েছে তখন আপনি এই নাম্বারে ফোন দিবেন আর ফোন দেওয়ার মাত্রই অর্থাৎ অর্ডার দেওয়া মাত্রই আমাদের এক্সিকিউটিভ এবং এক্সপার্ট টেকনিশিয়ান হিসেবে আপনার কাজ আশা করি আপনারা অডিও রেকর্ডটা বুঝতে পারবেন Thank you.